হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome to freelancer Limon one second আজকে আমাদের টিউটোরিয়ালের uh, টপিক হচ্ছে ফাইবার স্কিল টেস্ট আমরা কিভাবে ফাইবার স্কিল টেস্ট দিব সেই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব এবং দেখব কিভাবে ফাইবার স্কিল টেস্ট দেওয়া যায় তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা অবশ্যই বলতে চাই সেটা হচ্ছে এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন তাহলে আমার এই চ্যানেল থেকে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করা হবে তখন সেই ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর এই চ্যানেলে আমাদের ফ্রিলান্সিং রিলেটেড যত ভিডিও রয়েছে সবগুলো আমি নিয়মিত আপলোড করে থাকি অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলটিকে ভিজিট করবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন সবগুলো ভিডিওই আমাদের ফ্রিলান্সিং রিলেটেড বা অনলাইন থেকে আপনি কীভাবে ইনকাম করতে চান বা অনলাইন মার্কেট প্লেসে আপনার বেসটাকে কীভাবে এস্টাবলিশ করবেন সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি তো আমরা আমাদের অ্যাকাউন্টিংতে চলে যাচ্ছি তো আমি আগে একটু বর্ণনা করি যে ফাইবার স্কিল টেস্টের সুবিধা কী বা স্কিল টেস্ট দিলে কি কি হয় ফাইবারে স্কিল টেস্ট হচ্ছে এমন একটি বিষয় যদি আপনি যে কোনো ধরনের গিক পাবলিশ করতে যান তখন গিকগুলো পাবলিশ হয় না পাবলিশ করার আগে আপনাদেরকে বলে যে স্কিল টেস্ট দিতে ঠিক আছে স্কিল টেস্ট ব্যতীত গিকটি পাবলিশ করা হবে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি স্কিল টেস্ট দিয়ে থাকেন তাহলে আপনার গিকটা খুব ইজিলি পাবলিশ হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে আপনার গিকটাকে ফাইবারে র্যাঙ্ক করানোর জন্য অবশ্যই স্কিল টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি স্কিল টেস্ট দিয়ে থাকেন বা স্কিল টেস্ট কমপ্লিট করে থাকেন তাহলে আপনার গিকগুলো খুব সহজে র্যাঙ্ক করবে এবং খুব ইমপ্রেশন আসবে এবং ক্লিক বাড়বে আর ইমপ্রেশন এবং ক্লিক বাড়লে অবশ্যই আমরা বুঝতে পারি যে আমরা খুব সহজেই সেই গিগে আমরা অর্ডার পাবো যেমন এখানকার গিগটাতে দেখেন one point five K impression রয়েছে এবং তেরোটা ক্লিক রয়েছে আচ্ছা তাহলে আমরা খুব ইজিলি বা খুব সহজে বুঝতে পারতেছি যে ফাইবারের গিক র্যাঙ্ক করানোর জন্য আমাদের স্কিল টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ তো এইখানে স্কিল টেস্টে দেওয়ার জন্য টেকে টেস্ট দিবেন টেকে টেস্ট দেওয়ার পরে এখান থেকে শুধুমাত্র এই যে ফাইবার স্কিল টেস্টে ক্লিক করবেন ঠিক আছে ফাইবার স্কিল টেস্টে ক্লিক করলে আপনাকে এখানে বলা হবে যে চল্লিশটা কোশ্চিন দেওয়া হবে এবং এখানে দেখেন সিলেবাস রয়েছে কি কি টপিক থেকে কোশ্চিন আসতে পারে যেমন পাংচুয়েশন কন্ডিশন প্রোনাউন্স এগুলো থেকে কোশ্চিন আসবে আর একটি কথা অবশ্যই মনে রাখবেন এই স্কিল টেস্টে দেখানো যে কোশ্চিনগুলো সম্ভাব্য কোশ্চেনগুলো আসতেছে বা আসবে ঠিক আছে সেম কোশ্চেনগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে নাও আসতে পারে হয়তো দেখা যাচ্ছে দশ পার্সেন্ট কোশ্চেন আসতেছে বাকি না নব্বই পার্সেন্ট কোশ্চেন কিন্তু মিলবে না তো অতএব আমি শুধু এখানে এই ভিডিওতে দেখাইছি যে কীভাবে আপনার স্কিল টেস্টটি সাকসেসফুলি করবেন বা কীভাবে সফল করবেন ঠিক আছে বা কীভাবে কমপ্লিট করবেন আমি সেই নিয়মটি এখানে শুধুমাত্র দেখানোর চেষ্টা করেছি আর ভিডিও ডিসক্রিপশনের আমাদের যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক বা আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনার সেখান থেকে আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার ফাইভের স্কিল টেস্টটি দিয়ে নিতে পারেন ঠিক আছে যদি মনে করেন যে না আমি নিজে নিজে দিতে পারতেছি না তো সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করে আমার স্কিল টেস্টটি দিয়ে নিতে পারেন খুব সহজেই তো চলুন শুরু করি এভাবেই খুব সহজে আপনারা ফাইবারে স্কিল টেস্ট সম্পন্ন করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ